বল রে আকশ বল বল রে বাতশ বল আমার ঘরে নূরের নবী আসবে কবে বল আমার ঘরে জিন্দা নবী আসবে কবে বল তাহার নুরি চরণ ধুইব নাচি তুলে দুই নয়নের জল আমার ঘরে নূরের না আসবে কবে বল আমার ঘরে নূরের নবী আসবে কবে বল বল রে আকাশ বল বল রে বাতাস বল আমার ঘরে নূরের নবী আসবে কবে বল আমার ঘরে নূরের নবী আসবে কবে বল তাহার নুরি চরণ ঘরে নূরের নবী আসবে কবে বল আমার ঘরে নূরের নবী আসবে কবে বল স্বপ্ন নামের বাগানে কত ফুল ফোটে স্বপ্ন নামের বাগানে কত ফুল ফোটে নবীজিকে দেওয়ার তরে ব্যাকুল হয়ে উঠে নবীজিকে দেওয়ার ব্যাকুল হয়ে উঠে স্বপ্ন নামের বাগানে কত ফুল ফোটে স্বপ্ন নামের বাগানে কত ফুল ফোটে নবীজিকে দেওয়ার তোর ব্যাকুল হয়ে উঠে ও মতামিনো ঘরে ঘরে নূরের নবী আসবে কবে বল আমার ঘরে জিন্দা নবী আসবে কবে বল বল রে আকাশ বল বল রে বাতাস বল আমার ঘরে নূরের নবী আসবে কবে বল আমার ঘরে নূরের নবী আসবে কবে বল হৃদয় নামের উঠানে বিছায়াছি পাটি আমার নূর নবীজির গায়ে যেন নাহি লাগে মাটি আমার নূর নবীজির গায়ে যেন नहीं लगे মাটি হৃদয় নামের উঠানে বিছায়াছি পাটি নূর নবীজির গায়ে যেন নাহি লাগে মাটি তাহার নুরি চরণ ধুইব বলে পেয়ালায় রাখছি তুলে দুই নয়নের জল আমার ঘরে নূরের নবী আসবে কবে বল আমার ঘরে জিন্দা নবী আসবে কবে বল বলে রে আকাশ বল বলে রে বাতাস বল বলে রে আকাশ বল বলে রে বাতাস বল আমার ঘরে নূরের নাবি আসবে কবে বল আমার ঘরে নূরের নাবি আসবে কবে বল তুমরা অভাগা অভাব মোদের কাটে না নবি জি কে সালাম দেবো গিয়া রওজা মদিনায় নবি জি কে সালাম দেবো গিয়া রওজা মদিনায় উম্মত আমরা অভাগা অভাব মোদের কাটে না নবি জি কে সালাম দেবো গিয়া রওজা মদিনায় উম্মত মিন নবীর প্রেমে উম্মত আমি নবীর প্রেমে হয়েছি পাগল আমার ঘরে নূরের নবী আসবে কবে বল আমার ঘরে নূরের নবী আসবে কবে বল বলে রে আকাশ বল বলে রে বাতাস বল আমার ঘরে নূরের নবী আসবে কবে বল আমার ঘরে নূরের নবী আসবে কবে বল